আজকে যে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যার কারণে ফাইবারে অর্ডার আসে না এটা সব কিছু ঠিকঠাক থাকে গিক থাকে দেন রিভিউ থাকে তারপরেও অর্ডার খুঁজে পাওয়া যায় না দেন বায়াররা আমাদেরকে ফাইন্ডই করতে পারে না যে আমাদের কি আদৌ অর্ডার আমরা অনলাইনে আসি কি না ঠিক আছে অর্ডার পড়বে কীভাবে যেমন আমার আমার এই ঘটনাটা ঘটছে আজকে পাঁচ সাত দিন ধরে মূলত দুই দিন আগে দুইটা অর্ডার পাইছি প্রমোশনের অপশন থেকে আজকে আরেকটা বায়ার আইছে এই ঘটনা মানে এই কাজটুকু করার পরে তো কাহিনিটা কি হচ্ছে আমি যাই একটু অনলাইনে বায়ার বায়ার মোডে চলে যাই এখানে যদি আমি লিখি ফেসবুক প্রমোশন লিখি ফেসবুক প্রমোশন প্রমোশন এটা লিখে আমি সার্চ করব সার্চ করার পরে এখানে আপনি যে কোনো ক্যাটাগরি লিখে সার্চ করতে পারেন আপনার গিক যদি এখানে পান বা এই যে ধরেন আমি এবার আমার এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম এখানে করে আমি বললাম যে অনলাইনে যারা যারা আছে তাদেরকে আমি বাই করব বা আমি তাদের প্রোডাক্টগুলো কিনব এবার দেখাই এই যে এখানে সবার দেখেন একটা কাহিনী করছে সেটা হচ্ছে উপরে গ্রিন মানে ছবির উপরে একটা গ্রিল লাইট জ্বলে রয়েছে দেখেন গ্রিল লাইট জ্বলে রয়েছে সবারই ঠিক আছে সবারই কিন্তু এখানে দুই একজনের পামো যাদের গিল লাইটটা অফ আছে দেখি পাই কিনা Facebook promotion Facebook promotion okay প্রথম পাতা থেকে চলে আসলাম দ্বিতীয় পাতায় দেখি সবারই কিন্তু এখানে গিল লাইট জ্বলে রয়েছে দেখি তৃতীয় পাতায় পাই কিনা তৃতীয় পাতায় হ্যাঁ এই যে এই একজন দেখেন একশো একষট্টিটা কাজ কমপ্লিট করে ফেলছে কিন্তু এখানে কিন্তু তাকে লাইনে দেখাইতেছে অনলাইনে আছে এটা কিন্তু ফাইবার বলতেছে এটা অনলাইন আছে কিন্তু এর ভিতরে কিন্তু গ্রিল লাইট জ্বলতেছে না মানে একটা যে বাতির মতো একটা বাত মানে লাইট জ্বলতেছে এটা কিন্তু জ্বলতেছে না এটা এটার এখন যদি কোনো নতুন আস নতুন কোনো বায়ার আসে বা পুরাতন বায়ার আসে যদি অনলাইনে সার্চ করে এরকম গিটের মানে গিগ দেখে যে এর ভিতরে দেখাইতেছে না অনলাইন আছে কিনা নাই এটার বাতি জ্বলতেছে না তাহলে বায়াররা কী ভাববে হাসিবুর হ্যালো আনমিট করো হ্যাঁ ভাই কি ভাববে ভাইয়াররা ভাববে অনলাইনে নাই এটা তো সিম্পল একটা জিনিস না এটা সবারই এখানে বাতি চলতেছে শুধু এই লোকটার বাতি চলতেছে না কেন এরকম গিক আপনারা পাবেন ঘটনাটা যেটা করছে আমার সাথে এই ঘটনাটা করছে তো আমি আমি তো পুরা ইয়ে হয়ে গেছি কিরে আমার অর্ডার পড়তেছে না সব কিছু ঠিকঠাক আছে আমার গিক ফার্স্ট পজিশনে তারপরে অর্ডার আসতেছে না কাহিনিটা কি পরে আজকে আমি যখন গিকটা ফাইন করছি তখন দেখি যে আমার প্রোফাইলের যে এই লাইটটা জ্বলার এই লাইটটা জ্বলে না কিন্তু ফাইবারে এখানে শো করতে হচ্ছে দেন একটা বায়ের আমাকে বলছে যে তোমার তো অনলাইনে দেখায় না তুমি কি এখন অনলাইনে থাকো না আমি বললাম অনলাইন তো আমি অল টাইম থাকি কিন্তু আমারে দেখাইতেছে না কারণটা কি পরে আজকে যখন আমি এই কিওয়ার্ডটা লিখে যখন ক্লিক করছি কন্টিনিউ করছি আসার পরে দেখি এই প্রবলেমটা এই ছেলেটার সাথে যে ঘটনাটা ঘটছে আমার সাথে সেম ঘটনাটা ঘটছে তো এটা কিভাবে সলভ করা যায় আমি যদি এটা সলভ করতে চাই এটার কারণে কিন্তু অর্ডার আসবে না ঠিক আছে বায়ার বুঝতে পারবে না যে আপনি অনলাইন কি কিনা যারা অনলাইনে থাকে না তাদের কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এটা ঠিক করার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে প্রোফাইলে প্রোফাইল থেকে আমার কিন্তু এই প্রোফাইলের ভিতরে এরকম আছে তো আমি প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পরে প্রোফাইলে পিকচারের উপরে ক্লিক করব ওকে ক্লিক করে আমি নিচের দিকে আসবো সেটিংসে ছোটো এটা মাঝে মাঝে হয়ে থাকবে সেটিংসে আসার পর আমরা চলে যাব হচ্ছে এই যে সেটিংসে আসার পরে এখানে যদি আপনাদের অন্য কিছু শো করে আপনার ডাইরেক্টলি চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে উপরেরটা সিলেক্ট করবেন এটা এরকম থাকতে পারে এরকম থাকতে পারে তো আপনি এরকম থাকলে আপনি অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংস বারে বারে বলতেছি কারণ হচ্ছে এবার দেখেন এখানে বলতেছে ইউ আর কারেন্টলি অফলাইন দেখছেন আমার কিন্তু এখানে বাতি জ্বলতেছে না এখানে একটা বাতি জ্বলার কথা কিন্তু এটা কিন্তু এখন জ্বলতেছে না তো সে এটার কারণ হচ্ছে আমার এটা ভিতর থেকে অফ করা আছে তো এটা আমি গো অনলাইন অনলাইন করে দেব গো অনলাইন ওকে করে এবার আমি সেভ করে ফেলবো এবার দেখেন এখানে কোনো বাতি নাই কিন্তু এখন বাতি জ্বলবে দেখছেন এখন দেখেন অনলাইন স্ট্যাটাস বাতি জ্বলছে এখন এই প্রবলেমটা যদি কারোর সাথে ঘটে থাকে যে আপনাকে বাতি যদি না চলে <laughs> থাকে এই জায়গায় তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলটা মানে আপনার গিগ যখন মানুষ ভিজিট করবে তখন সার্চ করবে বা ফিল্টার করবে তখন আপনাকে অনলাইনে দেখাবে না এই যেখানে বলে দিছে দেখেন অনলাইন ইউর গিগ আর visit under the online search filter এটার কারণ হচ্ছে সার্চ ফিল্টারে আপনাকে অনলাইন স্ট্যাটাসটা বন্ধ করা থাকে এটা যদি বন্ধ থাকে তাহলে আপনাকে সার্চ রেজাল্টের ওইখানে আপনাকে লাইট মানে জ্বলবে না যার কারণে বায়াররা বুঝতে পারবে যে এই ছেলেটা অফলাইনে আছে সেই জন্য অর্ডার পাওয়ার সম্ভাবনা কিছু কম থাকে এটা সব বাইরে কিন্তু বুঝে না তো এটা স্বাভাবিক বিষয় এই কাজটুকু যদি কারো থাকে এটা সলভ করে নিলেই এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন